আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে বেশি কালো হয় না যে তারে তুলো un recados. সাদা দুধ সাদা সাদা কাশের কাশের সাদা আরে বক সাদা দুধ সাদা সাদা কাশের আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা